হ্যালো গাইজ আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ স্নান করা ব্যতীত দীঘার আনন্দ উপভোগের বেস্ট মোমেন্ট হলো এই ওল্ড দীঘার নাইট লাইফ উপভোগ করা রাতে চারিপাশ অন্ধকার এবং এই দীঘা গেট আলোয় ঝলমল করাই যত দূর থেকে দেখা হয় তত বেশি উজ্জ্বল এবং সুন্দর মনে হয় রাতের বেলায় এই দীঘা গেট থেকে দীঘার বাইক জার্নিটা বেশ সুন্দর এবং মনোরম মনে হবে এখন একটা রিকোয়েস্ট রয়েছে চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক সেকেন্ডের কাজ মাত্র ভিডিওটিকে লাইক করো এবং পারলে শেয়ার করো আমরা এখন ওল্ড দীঘাতে পৌঁছে গেছি বাইকটা ঠিকঠাক জায়গায় পার্ক করে আমরা এই ওল্ড দীঘার রাতের বেলার সৌন্দর্যটা উপভোগ করবো সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে নিউ দীঘাতে গিয়ে জেট স্কির মজা নেব দেন শঙ্করপুর যাব দেন তালসারি দেখব এবং সবার শেষে বিচিত্রপুরের ম্যানগ্রোভসের আনন্দ উপভোগ করব জেট স্কির সাহায্যে শেষ করার পূর্বে আবার রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো পারলে শেয়ার করো so stay tuned for next video